মরার পরে দুইটা দিক রয়েছে ফরিকুন ফিল জান্না ও ফরিকুন ফিন্নার একটা দল জান্নাতি একটা দল জাহান্নামি এই দুনিয়াতে মানুষের সুখ দুঃখ আছেই যতই বড় হোক আর যতই ছোট হোক গরিব হোক ধনী হোক পরকালে একটা হয় চরম সুখ জান্নাত আর না হয় পরম দুঃখ জাহান্নাম দুইটা একসাথে হবে না পরকালে জান্নাত আর নাম এই বিশ্বাস কি আপনাদের আছে সবার হাত টান দেখি খেকে মাশাল জাহান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে ধন্য হতে সবাই রাজি আছেন আমরা জাহান্নাম থেকে মুক্ত হব জান্নাত পেয়ে যাব সবাই চাই ইওয়াজ মাহফিলে যারা এসেছি আর যারা আসি নাই ইভেন কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সব ধর্মের মানুষই চায় তারা জান্নাতে যাবে জান্নাতের মালিক কে বলেন তো আর জোরে বলেন কে আল্লাহ সুবাহ ওয়া উনি কি যাকে ইচ্ছা তাকেই জান্নাত দিবেন দেওয়ার তার পাওয়ার রয়েছে যাকে ইচ্ছা তাকে দেবেন না তার কিছু নিয়ম আছে পরীক্ষক কি যে কাউকে first class first board stand number দিতে পারে দু এক নাম্বার গ্রেস দিয়ে পাশ করাতে পারে আল্লাহ সুবাহান তালা যাকে জান্নাতে দেবেন এটা তার দয়া আর যাকে জাহান নামে দেবেন এটা তার ইনসাফ কেউ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না আমলের সাথে আল্লাহ সুবাহতলার দয়া লাগবে আর যাকে আল্লাহ জাহান নাম দিবেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ইনসাফ কারণ ও জাহান নামেরই কি উপযুক্ত আমরা এই মঞ্চ এখানে যারা আসি আমরা সবাই জান্নাত পেতে চাই জোরে বলেন চাই আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে মুক্ত হতে চাই চাই আমি আপনাদেরকে ওয়াজ করব আজকে জান্নাত যাওয়ার দুইটি কাজ আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দুইটি কাজ পারবেন তো দুই আর দুই কত তুমি বলো দুই আর দুই কত চার মানে এই অঙ্কটা সবাই পারে আড়াই তিন যে বাচ্চা বলতে পারে যদি বলেন এক দুই এক দুই কত হলো বলবে দুই তিন চার যে কেউ পারবে অঙ্কটা করতে রিক্সা চালক ভ্যান চালক যে একেবারে মাদ্রাসায় যায় নাই স্কুলে যায় নাই আমাদের ডক্টর সাহেবের আগে আলোচনা করে গেলেন প্রতিষ্ঠানের শিক্ষা কোনটা শিখাবেন কোন শিক্ষা শিখাবেন কোন শিক্ষিত ছেলে মেয়ে আপনাদের কাজে আসবে আর কি আসবে না এই লক্ষ্যেই দারুসুন্না আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠা যারা এই প্রতিষ্ঠা লগ্নে সহযোগিতা সাহায্য প্রত্যক্ষ পরোক্ষ দিয়েছেন তাদের কথা আপনারা শুনেছেন জান্নাত পেতে হলে দুইটা কাজ করতে হবে জাহার্নাম থেকে মুক্ত হতে হলে দুইটা কাজ ছাড়তে হবে পারবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ তাহলে আপনারা প্রশ্ন করবেন সে কোন কাজটি করলে জান্নাত যাওয়া যায় দুইটি কাজ আর কোন দুইটি ছাড়লে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যায় আমরা একটা দোয়া সবাই জানি জানি ربنا آتنا في الدنيا حسنة الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ দুনিয়াই কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও দুনিয়াও সুখী আখেরাতেও সুখী জান্নাত পেয়ে আর জাহান্নাম থেকে মুক্তি করে আমাকে দুঃখী বানায়ও না মুক্ত করে দাও এই দোয়া যদি আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জপেন জান্নাতও পাবেন না জাহান্নামও মুক্ত হতে পারবেন না যদি জান্নাতের এই দুইটি কাজ না করেন আর জান্নামের দুইটি কাজ না ছাড়েন আচ্ছা আবু জাহাল আবু লাহাব এই কাফেরগুলোর নাম শুনেছেন আপনারা ওরা রোজা করত হজ করত জাকাত দিত সরি কুরবানি দিত আকিকা করত হজ উমরা করত হাজিদেরকে এহরামের কাপড় দিত কাবাঘর বানিয়েছিল তারা মুসুল হারাম বানিয়েছিল মুসুল হারামের এরা মোতাল্লি ছিল জান্নাত যাবে না জাহান্নাম জাহান্নাম কেন তাহলে আপনি নামাজ রোজা হজ জাকাত করে জান্নাত যাবেন তার কোনো গ্যারান্টি আছে না